এবং নয় নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের জন্য রীতিমতো চার তৈরি করা সারাদিনের কর্ম পরিকল্পনা তৈরি করা যে আমি রুটিন তৈরি করা যে আমার ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কোন সময় কি করব তেলাওয়াত কখন করব দোয়া কখন করব ইফতারের আগে কি করব আমাদের ইবাদতের সময়গুলো সব শয়তান নানান ব্যস্ততা নষ্ট করে দেয় ইফতারের আগে ইফতারের প্রস্তুতিতে দেখবেন সবাই আমরা ব্যস্ত মহিলারা ইফতার বানাতে বানাতে ব্যস্ত আর আমরা ইফতার খাইতে খাইতে কাহিল ইফতার গোসাইতে গোসাইতে খাচ্ছি খাবো করে হাত গোসাইতে গোসাইতে একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময় কোন কোন হাদিসে ইফতারের সময় দোয়া কবলে কথা বলা আছে সব ভুলে গিয়ে আমরা শুধুমাত্র ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকি এরপর ইফতারের পরে ইফতার এক কয়েকটা পদ খেয়ে চলে যায় আমরা মাগরিবে মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস শুরু করি সেকেন্ড ইনিংসে ভারীগুলা দিয়ে শুরু করি এগুলো খেতে খেতে খেতে গোলা পর্যন্ত খেয়ে এরপর তারাবিতে কি পড়ি কি না পড়ি কি শুনি এ সমস্ত আর আমাদের টেরো পাওয়া যায় না এত খানা আমরা রমজান আসলে খাই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যখন থাকে এই বেচারাদের অবস্থা নাজেহাল হয়ে যায় রমজানের আগে যে মন্ত্রিত্ব থাকবে না থাকবে না চাকরি থাকবে না থাকবে না কারণ পাবলিক এমন খাওয়া খাবে যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত আমদানি করেও কুলানো যায় না কেন রমজান উপলক্ষে কি বাংলাদেশে মানুষ বেড়ে যায় বাড়ে না কিন্তু খাই আমরা এসা খানা খাই আবার খাওয়ার জন্য একটা হাদিস জাল হাদিস বানায় নিছি যে রমজানে খানার কোনো হিসাব নাই খাবে তো খাবে আবার একটা জাল হাদিস বানায় নিছি যে রমজানে খানার কোনো হিসাব নাই খাও মেহমান দাওয়াত দেয় ব্যয় হিসাবে দাওয়াত দেয় দিয়া রোজার মাসে খাওয়ায় বা হিসাবে ডায়াবেটিস বলে ইফতার তো ইফতার খাইলে কিছু হবে না ইফতার মানে নাস্তা ইফতার মানে কি নাস্তা আপনি সারা বছর নাস্তায় কয়টা আইটেম খান বলেন রুটি আর বাজি খান আর যদি খুব বেশি পয়সা আলা হন তাহলে তার সাথে একটা ডিম্পোস খান একটু গোস্ত থাকে এক কাপ চা খান এই তো আপনার নাস্তা আর রমজানে যেটা আমরা ইফতার করি ওইটা ইফতার ফতুর থেকে ওইটা নাস্তা যেটা বছরে অন্য সময় সারা রাত ক্ষুধার্ত থাকার পরে সকালে খান এটা সারাদিন ক্ষুধার্ত থাকার পর সন্ধ্যা খান এই হলো বেশ কম ফতুর নাস্তা ওইটাও নাস্তা ইফতারও নাস্তা একই জিনিস কিন্তু রমজানে ইফতারিতে যে একেবারে গরিব তারও কয় আইটেম থাকে পাঁচশো আইটেমের নিচে কোনো ইফতার হয় আর যে বড় লোক তার তো কোনো হিসাব নিকাশি নেই তো খাওয়াটা তো হালাল খানা খাইলে সেটা তো হারাম না কিন্তু খানা যেন আমাদের ইবাদতের সবকিছুকে ধ্বংস করে না দেয় শয়তান আমাদেরকে এর মধ্যে ডুবায় রাখে এই জন্য প্ল্যান তৈরি করা যে আমরা এইবারে রমজানের এবাদতের সুবিধার জন্য এই পরিকল্পনা করব। ভাজা পড়া খেয়ে বেডে পেটে বুটপাট ফুটপাট হয় এবাদত আর হয় না তাহলে কমায় দিব অতিরিক্ত খাওয়ার কারণে এবাদত হয় না তাহলে কমায় দিব যেটা আমার এবাদতে বাধা হয় ওইটাকে অপারেশন করে ফেলে দিব এই জন্য পরিকল্পনা করতে হবে এটা হলো নয় নম্বরের প্রস্তুতি রুটিন তৈরি করা রুটিন আমি নামা আমি তেলাওয়াত কখন করব এই টাইমে করব গুল মিস হলে এই টাইমে আমার তেলাওয়াত মিস হতে পারবে না আমি এই টাইমে একটা হাদিস পড়ব আমি এই টাইমে একটু জিকির করব আমি এই টাইমে একটু দোয়া করব এই টাইমে একটু রোনাজারি করব পরিকল্পনা আগে থেকে করা এরপরে দশ নম্বর রমজানের প্রস্তুতি হলো শাবানের শেষের দিনে উনত্রিশে শাবান অথবা ত্রিশে শাবানে রমজানের চাঁদ দেখা কিসের চাঁদ দেখা এই আমলটা এখন আছে না চলে গেছে কই আছে আমরা ছোটবেলায় যেরকম দেখছি যে গ্রামের সব মানুষ মিলে পশ্চিম আকাশে চাঁদ খুঁজতো চাঁদ তালাশ করত এখন তালাশ করে ফেসবুকে রমজানের চাঁদ খোঁজে কোথায় ফেসবুকে যে চাঁদ উঠছে কিনা চাঁদ তালাশ করে শূন্য তো আকাশে আর আমরা খুঁজি কোথায় ফেসবুকে আমরা মনে করি চাঁদ দেখার জন্য একটা সরকারি অথরিটি আছে জাতীয় হেলাল কমিটি আছে তারা তো দেখতেছে অথচ আমরা যদি চাঁদ না দেখি তারা সংবাদ থেকে দিবে এজন্য চাঁদ দেখার এই সুন্নরটা হারিয়ে গেছে এটা বিদায় হয়ে গেছে এটাকে নতরা নতুন করে জিন্দা করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও আফতেরো লিরো ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আবার চাঁদ দেখে ঈদ করো এই জন্য চাঁদ আপনি যদি দেখতে নাও পান এখন তো বেশিরভাগ চোখের রুগী আমরা দেখতে পাই না তারপরেও পশ্চিম আকাশে আপনারা তালাশ করেন চেষ্টাটা করেন যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ হিল্লাহু আলাইনা সালামাতি ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ চাঁদ দেখে দোয়া পড়েন আর যদি চাঁদ দেখতে না পান তো অন্তত চেষ্টা যে করছেন এর কারণে আপনার আমল নামাতে সব লেখা হবে ইনশাআল্লাহ তো এই জন্য এই প্রস্তুতিটাও আমরা নেব রমজানের প্রস্তুতি হিসাবে সাবানের শেষের দিন চাঁদ দেখব ওই হেলাল কমিটির দিকে চায় থাকবো না নিজে থেকে চাঁদ তালাশ করব চেষ্টা তো অন্তত করবো ইনশাআল্লাহ এগারো নম্বর এবং সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো আল্লাহর কাছে তাওফিক চেয়ে আলাদা করে দোয়া করা আলাদা করে দোয়া করা প্রথমটা বলছি ইস্তেকফার করা গুনা মাপ চাওয়া যাতে করে তাওফিক হয় আর শেষেরটা হলো আল্লাহর কাছে আলাদা করে দোয়া করা আল্লাহ এবারের রমজানে তুমি আমাকে দু চারবার কোরআনটা পড়ে শেষ করার তৌফিক দাও তোমার রাসুলের জীবনীটা একবার পড়ে শেষ করার তৌফিক দাও আমাকে প্রতিদিন রাতে ভোর রাতে দোয়ার তৌফিক দাও ইফতারের আগে দোয়ার তৌফিক দাও গুনাহমুক্ত রমজান কাটাবার তৌফিক দাও আগে থেকে এই দোয়াগুলো কামনা করে নেওয়া চেয়ে নেওয়া এই দোয়াগুলো চেয়ে নেওয়া আল্লাহর কাছে নিবেদন করা এই দোয়াগুলো এই দোয়াগুলো নিবেদন যদি করি এই দোয়াগুলো যদি পেশ করতে থাকি সেটা রমজানের প্রস্তুতি হবে আমি আবারও এক নজরে বলছি প্রথম কাজ হলো তবা ইস্তেক ফার করা রমজান উপলক্ষে দ্বিতীয় কাজ হলো রমজানের ফজিলতগুলো জানা শেখা লিখে রাখা মাসাইলগুলো জানা এবং পূর্বসূরীদের রমজান কেমন কাটিয়েছেন সে সম্পর্কে জানা তৃতীয়ত হলো রমজানে এবার আমি আমল করবই তার জন্য আগে থেকে নিয়ত পাক্কা করা চার নম্বর হলো আগের বছরের রমজানের কাজা বাকি থাকলে সেগুলো শেষ করা পাঁচ নম্বর হলো অন্তরকে হিংসা এবং শির থেকে মুক্ত করা কারণ এগুলো থাকলে আল্লাহ তালার সাধারণ ক্ষমা পাওয়া যায় না রমজানের প্রতিদিন অগণিত মানুষকে আল্লাহ তালা ঘোষণা দেন পরোয়ানা দেন যে জাহান্নাম থেকে এরা মুক্ত এরা মুক্ত এরা মুক্ত এগুলো থেকে হিংসুক মানুষ পিছিয়ে লাগালাগি করে শত্রুতা করে এবং সিরকের লিপ্ত এই মানুষগুলো এগুলোর আওতায় পড়ে না সাধারণত মুশিক এবং মুসাহিন এই জন্য সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করা যাতে রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়া যায় এবং ছয় নম্বরের প্রস্তুতির অংশ হিসাবে ফেসবুক ইত্যাদি সহ সোশ্যাল মিডিয়া মোবাইলের আসক্তি এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয় টোটাল বন্ধ করে ফেলা আর না হলে টাইম লিমিটে নিয়ে আসা যে এর বাইরে আমি এগুলো ব্যবহার করব না নাম্বার সাত আমাদের গত বছরের রমজানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা নোট করা যাতে এবছর সেগুলো আর রিপিট না হয় আট নম্বর হলো রমজানে যে আমলগুলো করব পরিকল্পনা করছি রমজানে পঁচিশটা বিশেষ আমল আছে পঁচিশটা আমরা ইনশাল্লাহ সেগুলো অন্য কোনো মাহফিলে দেখি আগামীকাল মাহফিলের সম্ভব হলে বলবো সেই পঁচিশটা মাহফিল ইয়ার আপনার রমজানের বিশেষ আমল সেগুলোর যেগুলো যেগুলো সম্ভব এখন থেকে শুরুটা করা অভ্যাসটা গড়ে তোলা তামরিন করা চর্চা করা রিহার্সেল করা নয় নম্বর হলো রুটিন তৈরি করা যে রমজানের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সময় কাটাবো কখন কোন আমল করব রুটিন লিখে ফেলা এবং দশ নম্বর হলো শাহবানের শেষ দিন রমজানের চাঁদ দেখা এগারো নম্বর হলো রমজানে ইবাদত এবং আমলের জন্য তৌফিক হয় সেজন্য এখন থেকে দোয়া শুরু করা আল্লাহ তালা আমাদেরকে এই এগারোটা প্রস্তুতি সবগুলো করার তৌফিক দান করুন তাহলে আশা করা যায় আমরা একটা অর্থবহ সার্থক রমজান অতিবাহিত করতে পারবো যেই রমজান আমার জীবনে একটা ছাপ ফেলে রেখে যাবে যে ছাপ আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি হওয়া আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আজামা আইন্দাল্লাহ আইন্দাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রা